হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা কথা বলবো একটি সাইট সম্পর্কে যেখান থেকে শিক্ষার্থী এবং বেকার ছেলেমেয়েরা প্রতিদিন এক থেকে দুই ডলার ইনকাম করতে পারবে অনলাইনে যারা পার্ট টাইম জব করতে চান বিভিন্ন লেজিট সাইটে তাদের জন্য সেরা একটি সাইট বলা হয় এটিকে আপনার হাতে যদি একটা মোবাইল থাকে তাহলেও আপনি এখানে কাজ শুরু করতে পারবেন এখানে পেমেন্ট প্রক্রিয়া অনেক সহজ যে আপনি বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সব পেমেন্ট সিস্টেম রয়েছে যেমন নগদের মাধ্যমে টাকা তুলতে পারবেন আর যারা বাইরে থেকে কাজ করবেন তাদের জন্য দেশভিত্তিক কিছু পেমেন্ট মেথড রয়েছে যেমন পেয়ার লাইট কয়েন ইউএসডিটি আর টাকা চলে আসবে এক থেকে দুদিনের ভিতরেই তো কাজের আগেই পেমেন্ট প্রক্রিয়া এবং মোবাইলে কাজ করা যাবে কিনা সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি আমাদের আজকের এই সাইটের নাম হলো আপ জব যারা চেনেন না তারা পুরো ভিডিওটি দেখুন আর যারা চেনেন তারাও দেখতে থাকুন কারণ আপডেট চলে এসেছে প্রথমত এখানে আগে জয়েন করতে হবে তার জন্য আমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে এখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করে সাইন আপ করবেন বলে রাখা ভালো একাধিক আইডি এখানে মোটেও করা যাবে না সো চলুন লগ করে আমি ভিতরে সব বিস্তারিত দেখাচ্ছি তার আগে চলুন টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখ আগে একটু জেনে নেওয়া যাক এটা সম্পর্কে ভালোভাবে না জানার কারণেই নিরানব্বই পার্সেন্ট ব্যবহারকারীর সাধারণ একটা সাইট থেকেও ব্যান হয় এবং সাইটের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অথচ এটা বোঝে না সাইটের অ্যাডমিন কোনো অনেক বড় প্রতিষ্ঠান খুলে বসেনি এবং ইউজার নিজেও যদি একজন অ্যাডমিন হতো সেও তার সাইটে একটা নির্দিষ্ট রুলস রাখত এখানে দেখতে পাচ্ছেন তাদের সাইটে বেশ কিছু রুলস রয়েছে যেমন এখানে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন যদি এখানে আপনি জব পোস্ট করতে চান কিন্তু আপনি কাজ করতে চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন না এছাড়া আপনি যখন এখানে জব পোস্ট সাবমিট করবেন তখন আপনি এখানে ভুল তথ্য দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার স্যাটিসফ্যাকশন রেট যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে চলে আসে তাহলে আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিংয়ের জন্য বাহাত্তর ঘন্টার জন্য ব্যান করবে এবং সেম কাজটা যদি আপনি বারবার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা একেবারের জন্য ব্যান করে দিবে এছাড়া এখান থেকে আপনি কোনো ভিপিএন ইউজ করতে পারবেন না আপনি যদি ভিপিএন ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনেকগুলো অ্যাকাউন্ট কোনোভাবেই করতে দেয়া হবে না এটা কিন্তু তারা বারবার বলছে এছাড়াও এখানে একটা ট্রানজেকশন ইস্যু বলা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনার সমস্যা হওয়ার দিন থেকে সাত দিনের ভিতর আপনার সমস্যাটিকে তাদের ফেসবুক বা তাদের যে সাপোর্ট সিস্টেম রয়েছে সেখান থেকে সমাধান করে নিতে হবে আপনি যদি সাত দিনের ভিতরে আপনার এই সমস্যাটিকে সমাধান না করেন তাহলে আপনার এটা যদি আপনার পেমেন্ট প্রক্রিয়া হয়ে থাকে তাহলে আপনাকে এটার কোনোভাবে রিফান্ড করা হবে না এবং আপনার পেমেন্টটাকে তারা পুনরায় কিন্তু সলভ করবে না অর্থাৎ এই ইস্যুটা আর তারা সলভ করবে না বা হবে না সো আশা করি বুঝতে পেরেছেন যে কিছু বেসিক যে রুলস রয়েছে কি কি রুলস আপনাকে এখানে মেনে চলতে হবে সো চলুন এখান থেকে আমরা লগ করে ভিতরে দেখি এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এবং বাম দিকে অনেক ধরনের অপশন দেখা যাচ্ছে আপনি কত টাকা আয় করেছেন সেটা আর্নিং ব্যালেন্সে দেখা যাবে এবং ডান দিকে উপরে যেখানে নাম রয়েছে সেখানে ক্লিক করলে এখানে আপনার ওয়ালেট রেফার সাপোর্ট অপশনগুলো দেখা যাবে এবার চলুন দেখা যাক এই সাইটের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে যে পয়েন্টগুলো বিশেষভাবে কাজ করেছে সেগুলো সম্পর্কে জানা যাক এখানে উল্লেখযোগ্য অপশন হচ্ছে টিকেটস এই অপশনটি কিভাবে কাজ করছে আমি আপনাকে বুঝিয়ে বলছি এখানে প্রতি মাসে দশ দিন অন্তর অন্তর মোট তিনবার ড্র হয় যাদের কাছে সর্বোচ্চ টিকিটস থাকে তারা এখানে উইন হয় প্রতিটা টিকিটসের জন্য শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ ডলার একজন ইউজার মোট পাঁচ হাজার টিকিট একদিনে কিনতে পারে প্রথম প্রাইজ একশো ডলার দ্বিতীয় প্রাইজ ষাট ডলার তৃতীয় চল্লিশ ডলার চতুর্থ তিরিশ ডলার এবং পঞ্চম জনকে বিশ ডলার উইনিং প্রাইজ দেওয়া হয় এবং তাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আরেকটা ব্যাপার যদি সমান সংখ্যক টিকেট একাধিক জনের কাছে থাকে তাহলে উভয় ব্যক্তি এখানে প্রাইজের জন্য এখানে নির্বাচিত হয়ে থাকে এরপর এখানে রয়েছে প্লে অ্যান্ড আর্ন অপশন প্রতিদিন এখানে মোট দশটি স্পিন করা যাবে ফ্রিতে এবং এখান থেকে আয় হওয়া পুরো টাকাটা মূল অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখান থেকে স্পিনে ক্লিক করলে এটা ঘুরতে শুরু করবে এবং এখান থেকে আপনি যে অ্যামাউন্ট আপনি আসলে পাবেন সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে আশা করি পুরো বিষয়টি কিভাবে ঘটবে বুঝতে পেরেছেন এরপর রয়েছে রেফার সিস্টেম এই অপশনে এলে আপনার রেফার লিঙ্ক খুঁজে পাবেন এবং এই লিঙ্কটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন উল্লেখ করা জরুরি এখান থেকে যে রেফারেল লিঙ্ক অর্থাৎ আপনি রেফারেল লিঙ্কটা শেয়ার করলে এখান থেকে প্রতি ডিপোজিট এবং উইড্রো এর বিনিময়ে আপনি এখান থেকে থ্রি পার্সেন্ট হারে কমিশন পাবেন এবার চলুন দেখা যাক কিভাবে আসলে এখান থেকে কাজ করতে হবে কাজ করার জন্য এখান থেকে আপনাকে ফাইন্ড জবসে ক্লিক করতে হবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ধরনের জবস রয়েছে এবং তার বিপরীতে কয়টা কাজের বিপরীতে কয়টা কাজ শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটা কাজের এগেইনস্টে কত টাকা আপনাকে পেমেন্ট দেওয়া হবে সেগুলো এখানে দেখা যাচ্ছে আপনারা মোর জবসে ক্লিক করলে এখানে আপনারা আরও অনেক অনেক কাজ আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে সো আপনি যদি এখানে মোটামুটি সারাদিন ধরে কাজ করেন তাহলে আপনি সারাদিনে মিলিয়ে সব কাজ শেষ করতে পারবেন না কারণ দেখেন এখানে কাজের কিন্তু শেষ সীমা নেই প্রচুর এখানে কাজ রয়েছে সো কিভাবে আসলে এখানে কাজ করতে হবে আমি আসলে যে কোনো একটা কাজের উপর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি পর এখানে আমরা কত টাকা আর্ন করবো সেটা দেখাচ্ছে এত ডলার আর এই যে তিনশো ছেষট্টি টাকার কাজের মধ্যে তিনশো একচল্লিশ জন এটা অলরেডি দেখে ফেলছে তো ইউটিউবের একটি ভিডিও দেখতে হবে আর কি আমাদেরকে তো এখানে বলে দিছে ইন্টারন্যাশনালি কাজ করতে হবে সাতচল্লিশ দিন টাইম আছে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে হবে তো এটা দেখুন যে what is expected from worker worker থেকে কি চাচ্ছে এক ভিপিএন কানেক্ট করে ভিডিও দেখতে হবে যদি বাংলাদেশি হয় সেক্ষেত্রে হয়তো বলতেছে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন বিডি নজরুল নাইন নাইন এই চ্যানেলে গিয়ে যে কোনো একটি ভিডিও ওপেন করুন দুই মিনিটের উপরে ভিডিও দেখতে হবে কান্ট্রি কানেক্ট সহ ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দেন এবং ভিডিও শেষে একটি স্ক্রিনশট দেন আশা করি ভালোভাবে কাজটি করবেন তো এখানে জাস্ট কিছুই করতে হবে না আমাদেরকে তার চ্যানেলটা খুঁজে বের করতে হবে একটা ভিডিওতে ঢুকতে হবে ঢোকার পর ভিডিও যখন দেখা শুরু করব আগে কিন্তু আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএন যখন দেখা শুরু করব তার একটা স্ক্রিনশট নিতে হবে যখন ভিডিওটা দুই মিনিটের পার হয়ে যাবে তখন একটা ভিডিওর আরেকটা স্ক্রিনশট নিব নিয়ে এখানে দিতে হবে তো দেখুন এখানে কি required from the task friend আপনার নাম দেন এবং জিমেল আইডিটা দেন তারপর সাবমিট আপনার যে তারপর স্ক্রিনশটগুলো দিতে হবে এখানে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন তাহলে এই কাজটি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে কাজ করাটা কত সহজ কাজ কিভাবে করতে হয় সেটা তো আপনি মোটামুটি দেখলেন বুঝলেন এরপর কথা হচ্ছে পেমেন্ট কিভাবে নিতে হবে পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে আবার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল মেনু এখান থেকে আমাদের ওয়ালেটে ক্লিক করতে হবে এবং এখানে চলে আসতে হবে তো এখানে আসার পরই দেখতেছেন যে আমরা উইথড্র অপশানে চলে আসছি তো এখানে সিলেক্ট পেমেন্ট মেথড দেখাচ্ছে যেহেতু আমি বাংলাদেশি সেই হিসেবে আমাকে নগদ দেখাচ্ছে যদি ইন্টারন্যাশনাল কেউ থাকে সেক্ষেত্রে তাকে আরও আরও অন্য ধরনের ইয়াগুলো দেখাবে তো এখানে দেখুন যে মিনিমাম হচ্ছে তিন ডলার বলতে বাংলাদেশি তিনশো টাকা আর অ্যাডমিন ফি হচ্ছে দশ পার্সেন্ট তো এখানে একটা কথা বলা দরকার যে অ্যাডমিন ফি দশ পার্সেন্ট এটা যখন আপনার লেভেল জিরো থাকবে তখন যখন লেভেল ওয়ান হবে তখন আপনাদের অ্যাডমিন ফি আরও কমে যাবে এরকম করে পাঁচটা লেভেল আছে এখানে পাঁচ লেভেলে যখন চলে যাবেন তখন হচ্ছে আপনার এখানে অ্যাডমিন ফি জিরো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন যে মিনিমাম আমরা তিনশো টাকা হলে ইয়ে করতে পারবো তো এখানে উইড্রো করার জন্য রিসিভ অ্যামাউন্ট দিতে হবে আর অ্যাকাউন্ট অ্যাড্রেস দিতে হবে তো আমাদের নগদ নাম্বারটা এখানে দিতে হবে আর এখানে হচ্ছে এক ডলারে পঁচাশি টাকা করে আমাদেরকে তিন ডলার হলে এখানে দিয়ে তারপর উইড্রোতে ক্লিক করলে হয়ে যাবে উইড্রো তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সব কিছু ভালোভাবে বুঝাইতে পারছি যদি একটিও ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এদিকে দেখুন দুটি ভিডিও আস্তে আস্তে ভিডিও দুটি দেখে নেবেন আর এইদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন আমাদের সঙ্গে থাকার জন্য